হ্যালো কোথায় তুমি ময়মনসিং কিভাবে গেলা দোয়ারলি রাস্তা খালি কেন মিথ্যা কথা বলতেছো দেখো শুভা আজকে যে ঘটনা ঘটাইছে এরপরে মানে আমার সাইড থেকে আর কোনোদিন সম্ভব হবে না মানে জোর করে কিছু হবে না জোর যেটা মন থেকে আসবে না সেটা আমি পারবো না হ্যাঁ এখন তুমি আমাকে জোরই করতেছো কারণ আমি তোমাকে না করছি পারবো না মানে পারবো না কারণ তুমি এটাকে খুব লাইটলি দেখার কোনো সুযোগ নেই যে ঘটনা ঘটাইছো এরপরে আমি থাকবো এটা ইম্পসিবল আমার ভুল হয়েছে সরি এটা ভুলের বিষয় না এটা আসলে আমি পারবো না তোমাকে তো বলতে আসি কারণ একটা ফাইজ দামি না তুমি আমার গায়ে হাত তুলছো সো এটা ফান না ঠিক আছে যে ফান করলাম একটা কাজ ভেঙে ফেললাম কাজ ভেঙে ফেলে তারপর আবার ঠিক করে জড়ো করে ফেললাম ঠিক আছে আর এই সব কিছুতে আমার এত আর চাপাচাপি ভালো লাগতেছে না তোমার যদি ইচ্ছা হয় আমার আমাদের বিয়ের ছবি ফেসবুকে দিয়ে দিবা দিয়ে দাও আমার কোনো সমস্যা নেই ভাইরাল করে দিলে করে দাও কোনো অসুবিধা নেই বাট এটা ঠিক আমি যেটা বলছি এটা ঠিক তুমি কোথায় আমি মায়ন সিং আমি তোমাকে দেখব কোনো দরকার নেই দেখব আমি তোমাকে কোনো দরকার নেই আমাকে কেন আমাকে আর দেখা লাগবে না সাত দিন পরে ডিভোর্স দিও তখন লাগবে না আমি দিব না তুমি দিও তোমার যদি ইচ্ছা হয় হ্যাঁ তুমি না দিলে আমি দিব সমস্যা নেই প্রসিডিউর যে আমরা মেনটেন করে দেওয়া দরকার দিব অসুবিধা নেই তুমি যদি মনে করে থাকো মানে পার্কের পাশে যে কথাগুলো বলতেছিলা গাড়ি থামাই ওগুলো এমনি বলছো তাই তো হ্যাঁ এমনি বলছি তোমাকে শান্ত করার জন্য বলছি তুমি তো আমি জানি ভালো মতো তুমি আরেকটু পরে আবার রিয়েক্ট করবা আরেকটু পরেই তুমি মানে যা করছো আজকে ওই আসল রূপে যাব এটা ভালো মতো আমি জানি আমি বুঝে গেছি কি বুঝছো ওই যে আজকে যা দেখাইছো আমি তো বলছি কখন এরকম হইলে তখন যা করার কইরো কি আর কর তুমি আমার গায়ে হাত তুলছো এরপরে আবার তুমি কেমনে এক্সপেক্ট করো যে তোমাকে আমি আবার বলবো যে আর কখনো যদি তুমি আমার গায়ে হাত তুলো তাহলে আর আমি করবো না আর তুমি কেমনে ভাবো যে আমি মানে আমার পার্সোনালিটি কি এটা তোমার মনে হয় মানে হাউ কাম তুমি এটা তো ভুলের বিষয় না আজকে যদি আমি তোমার গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো যদি উল্টা হইতো আমি যদি গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো ব্যাপারটা তোলো আমার তোলার দরকার নাই আমার রুচিতে ওই ধরনের মানে কল্পনাতে ওইসব আসে না ঠিক আছে আমি কোনো মেয়ে মানুষের গায়ে কোনোদিন জীবনে হাত তোলা তো দূরের কথা এসব মানে ইয়াও আমার মধ্যে কোনোদিন কাজ করবে না এটা ভুলের কিছু নেই এটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল এখানে এমন কোনো কিছুই হয় নাই যে তোমার এরকম এ করা কিছু ছিল সো এটা তোমার রেগুলারই চলবে হ্যাঁ এটা এমন না যে তুমি একদিন করছো আর একদিন হবে না তুমি প্রতিদিনই একই অবস্থা চলতেছে তোমার সাথে আমার হবে না এটা সত্য এটা শুধু শুধু বলে লাভ নাই দেখো শোভা তুমি চাও যে আমি তোমাকে ইগনোর না করি যে কোনো জিনিস যেন সরাসরি বলি আমি তোমাকে সরাসরি বলতেছি আর মানে বাকিটা তোমার ইচ্ছা হুম কারণ আমি পারতাম তোমার ফোন তোমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেওয়া রাইটার সেটা বাট সেটা করলাম না বিকজ তুমি নিজে আমাকে বলছো যে তুমি চাও স্ট্রেট ফরওয়ার্ড যে কোনো কিছু বলতে তুমি এটা চিন্তাই করো না আমি যদি তোমার সাথে থাকি এটা এখন টোটাল ফেকভাবে আমার থাকা হবে কারণ আমি এতদিন ফেকভাবে ছিলাম না আমি তোমাকে দেখব একটু আমাকে দেখার কোনো দরকার নেই আমাকে আর দেখতে কেন দরকার নেই তাহলে কেন তুমি ফর্মালিটিস করে এসে রেখে গেলা হ্যাঁ রেখে গেছি কারণ তুমি তোমার জিম তুমি আমার সাথে বেরিয়ে গেছো আমার জিম্মায় হ্যাঁ সো তোমাকে নামায় দেওয়ার দায়িত্ব আমার ছিল নামায় দিয়ে গেছি তোমাকে মানে তোমার ফ্যামিলির কাছে দিয়ে গেছি আমি চাই নাই তোমার ফ্যামিলি কারো মানে কেউ কোনো কিছু মনে করুক যে আমি তোমার মানে কোনো কিছু ইয়াটা যেটা তুমি ভাবো তা আমি যদি উল্টা পাল্টা টাইপের ছেলে হইতাম তাহলে কিন্তু তুমি আমার যেরকম একটা ভিডিও করছিলে আমি কিন্তু তোমার ভিডিও করার অনেক সুযোগ ছিল করতে পারতাম হ্যাঁ আমার যদি মানসিকতা এরকম থাকতো কিন্তু আমি কিন্তু কিছুই করিনি ঠিক আছে উল্টা তুমি বিয়ে করতে চাইছো আমি রাজি হয়েছি তুমি মানে গায়ে হলুদ করতে চাইছো আমি রাজি হয়েছি কোথাও না করি নাই মানে মিনিমাম না করি নাই না করছি কোনো কিছুতে যে আমরা বলছো পুরো পুতুলের মতন যা বলছো তাই করছি ও আমার কথায় তোমার কোনো ইচ্ছা ছিল না না না আমি করছি কিনা তুমি চাইছো আমি করছি কিনা তোমার কোনো ইচ্ছা ছিল না ইচ্ছা ইচ্ছা পরের কথা তুমি যেটা চাইছো আমি সেটা করছি করছি কিনা যাই হোক আমি ডিটারমাইন্ড আমি থাকতে পারবো না আজকের এই ঘটনার পরে চান আমাকে একটা চান্স দাও আমি তোমাকে কখনো এইভাবে বলছি এখানে চান্স দেওয়ার কিছু নাই এটা তুমি যা করছো বুঝে শুনেই করছো ঠিক আছে আমি বুঝে শুনে করি নাই চান্সের কিছু নাই তুমি মনে করছো কি তুমি আমাকে এইভাবেই রাখবা আর আমি তোমার সাথে এইভাবে থাকবো হ্যাঁ এটা সম্ভব না তুমি আমার সম্পর্কে তোমার কোনো আমার কোনো আইডিয়াই নেই যে আমি কি টাইপের ছেলে হ্যাঁ আমার পার্সোনালিটি কি সেটা তুমি বুঝেই উঠতে পারো না তুমি মনে করতেছো যে তুমি আমার সাথে যা তা করে যাবো আর আমি তোমার পায়ে পরে থাকবো না ইম্পসিবল আমি তোমার পায়ে পড়ে থাকবো তোমার কোনোদিন এটা না এসব কথা বলো না হ্যাঁ এক ঘন্টা পরেই তুমি আবার তোমার আসল রূপে ফিরে আমি কিচ্ছু না মাফ চাই ভাই আর কোনো দরকার নেই অনেক শিক্ষা হয়েছে আমার শিক্ষার দরকার ছিল আমি সারা জীবন একলা থাকবো তারপরে আর কোনো মেয়ে মানুষের সাথে আমি আর জড়াবো না অনেক শিক্ষা দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি ঠান্ডা মাথায় চিন্তা করি তোমাকে বলতেছি না হলে মানে যদি মানে মিনিমাম আমার ভিতরে মনুষ্যত্ব না থাকতো তাহলে ওই যে জামান ভাই ডাকার সাথে সাথে আমি যাইতাম না আমি গেছি হ্যাঁ ডাকছে ওনার কথা শুনছি তোমার ভাই একজন গার্ডিয়ান আছে শুনে আসছি তুমিও বলে আসছো তুমি ডিভোর্স চাও সাথে সাথেই হ্যাঁ তোমার সাথে আমিও এগ্রি করছি ঠিক আছে আমি ওইটা বলি না আমি বলছি ঠিক আছে ওই যদি এটা চায় ওই যদি ওই মেয়েকে চায় তাহলে আমাকে ডিভোর্স ওই মেয়েটে কোনো কথা নাই আমি আর আমার লাইফে আর কেউ দরকার নাই ভাই আমি একলা অনেক ভালো আছি হ্যাঁ। আমি এটাই বলছি আমি বলছি আমি কারোর ভাগ দিতে পারবো না এটাই বলছি আমি ভাগ টাগের কিছু নাই শোভা এখন তুমি আমার সাথে এত সুন্দর করে এত ভালো ব্যবহার করার তো দরকার নাই আজকে যা করছো তুমি আমার সাথে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করানোর ট্রাই করছো সো এটা নর্মাল না হ্যাঁ যদি বুঝতাম যে হ্যাঁ আমি তোমাকে বলছি যে তুমি আমাকে নামায় দাও নামায় দাও মানে তোমাকে আমি রাস্তার মধ্যে নামায় দেবো তুমি আরেকটা সিন ক্রিয়েট করতে হবে এখানে তারপর দোষ আসতো আমার উপরে নাকি কেন দোষ আসবে কেন আমার উপরে দোষ আসবে না তুমি আমার সাথে বেরিয়ে গেছো তারপর তুমি যদি একটা কিছু করো তো সেটার দোষ কি আমার উপরে আসবে না অবশ্যই আমার উপরে আসবে আমি তো এই রিস্কি জিনিসের মধ্যে যাবো না ভাই কারণ আমি এসব অনেক মানে এইসব থেকে আমি অনেক দূরে থাকি দূরে থাকতে চাই সব ঝুট ঝামেলার মধ্যে আমি নাই তুমি আজকে যা করছো আমার লাইফে আমি এরকম কিছু দেখি নাই যে কেউ মানে এরকম করতে পারে তুমি আমার গাড়ি আমাকে অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করানোর জন্য স্টিয়ারিং ডানে বামে ঘুরাইতেছিলাম আমি মানে স্পিড গাড়ির মধ্যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারতো বড় ধরনের আমি তোমাকে বলছি তুমি থামাও আমি নামবো তো কেন তুমি হ্যাঁ আমি গাড়ি লক করেছিলাম তোমাকে তোমার বাসায় মানে নামায় দেওয়ার জন্য দ্যাটস ইট দেখা যাচ্ছে এত এক্সপ্লেনেশনের দরকার নাই যা করছো তোমার মনের ভিতরে যেটা ছিল এটা ভুলে কিছু না তোমার মনের ভিতরে যেটা ছিল সেটা বেরিয়ে আসছে ঠিক আছে এবং এইটাই আমাদের এন্ডিং ঠিক আছে এটা নিয়ে কোনো কথা নাই এটা আমি ক্লিয়ারলি আমি তোমাকে জানাই দিলাম আর তোমার কাছে লুকাচুরি কিছু নাই আমি এটা জানাইছি তোমাকে বলেই দিলাম দ্যাটস ইট তোমার দোষও দিই ভুল হয়ে ইলিয়াস এটা ভুলের কিছু নাই এটা ভুলের কিছু নাই এটা যদি আমি যদি একটা নাম ভুল করে বলতে পারি সেটা যদি মাফ না হইতে পারে তাহলে তুমি এত বড় ঘটনা ঘটানোর পরে তোমাকে আমি কেন মাফ করব হয় একটা নাম স্লিপ অফ টাং বা যেভাবেই হোক মানে যদি মুক্তি বেরিয়ে আসে সেটার যদি কোনো ক্ষমা না থাকতে পারে তাহলে সেখানে এত বড় অন্যায়ের ক্ষমা কিভাবে থাকবে আমাকে বলো এক্সপ্লেন করো তুমি তো অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারো এক্সপ্লেন করো আমি তোমার কথাগুলো তুমি ফেক বলো রিয়েল বলো আমি কিন্তু মানছি ঠিক আছে তোমার উচিত আমাকে একটা সুযোগ দাও আমার আমার কি উচিত কি উচিত না সেটা তো তুমি আমাকে শিখিয়ে দিলে হবে না তাই না আমার বুঝতে হবে যে আমার কি করা উচিত কি করা উচিত না ঠিক আছে আমার ডিসিশন ফাইনাল এটা নিয়ে কোনো কিছু নাই ঠিক আছে আমার আমি তোমাকে যেভাবে কাবিন যেভাবে করা হয়েছে যে টাকা দেওয়ার দরকার আমি তোমাকে টাকাও দিব সমস্যা নেই তোমার যেটা তোমার প্রাপ্য সেটাও তোমাকে আমি দিব কোনো ঠকাবো না তোমাকে ঠিক আছে ঠকায় কোনো কিছু করবো না আমি আমার যত সিচুয়েশানই খারাপ থাকুক তুমি যেটা ঘটাইছো এটা আমি মানতে পারবো না ইম্পসিবল আমি তোমার সাথে আমি যদি থাকি তাহলে এই থাকাটা টোটালি ফেক থাকা হবে হ্যাঁ তুমি আমার মধ্যে থেকে অরিজিনাল ইলিয়াসকে পাবা না সুতরাং তুমি চাও না ঠিক আছে আমি তোমাকে একটু বলতেছি তুমি চাই আমি আমাকে চাই লাভ নাই আমি তোমাকে আমাকে চাই লাভ নাই আমি তোমাকে বারবার বলতেছি এবং এটা কোনো রাগ আমার ভুল হইছে কোনো কিছু থেকে না ভুল হইছে আমাকে maaf করে দাও আর কিভাবে বলবো আমাকে একটু বলো কিছু ভাবে বলার দরকার নাই তোমার সাথে আমার ফিউচার নাই এটা আমি ভালো করে বুঝে গেছি এটা নিয়ে কোনো আমি আর্গুমেন্টে যাইতে চাই না কারণ এটা জোর করে হয় না হ্যাঁ এখনো মানুষজন জানে না জানাজানি হয় নাই তোমারও ক্যারিয়ার আছে সুন্দর আর যদি তুমি জানাতে চাও জানাতে পারো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ আমি যদি অন্যায় করে থাকি তোমার রাগের কথা কোন রাগের কথা না আমার কোন রাগের কথা না আমি একদম ঠান্ডা মাথায় এরকম করো না আমি খুবই ঠান্ডা মাথায় তোমাকে বলতেছি খুবই ঠান্ডা মাথায় এরকম করো না জান আমার ভুল হয়েছে এখানে ভুলের কিছু নাই আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে এসব বইলে কোনো লাভ নাই আমি তোমাকে যা বলার বলে দিছি এগুলো বইলো না এগুলো তোমার হচ্ছে কি জানো এক ঘন্টার ইয়া এক ঘন্টা পরে আবার তুমি চেঞ্জ না এক ঘন্টা না বিশ্বাস করো তুমি যেভাবে বলো আমি সেভাবে তো ভাই মাফ করো ভাই আমি বুঝছি তোমাকে এই অন্তত এই একটা মাসে তো আমি তোমাকে অবজার্ভ করছি তাই না হয়তো আগে তোমাকে চিনতাম না জানতাম না কিন্তু অন্তত লাস্ট দশ দিনে স্পেশালি আমি তো বুঝতে পারছি তোমার মানে তুমি এগুলো যত কথাই বলো হ্যাঁ তুমি আবার মানে যখন রাগ উঠবে এটা ওটা বইলা তারপরে আবার বলবো যে এগুলা ভাই আমাদের আসলে সম্ভব না হ্যাঁ, মানে তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো যদি না চলি তুমি আর কয়েকটা দিন দেখো তারপর তোমার যা ডিসিশন নাও তুমি নিও প্লিজ জানি না এরকম করো না জান প্লিজ আমি তোমাকে আমার লাইফে ডাকি নাই তুমি বুঝতেছো না তুমি এই অবস্থায় আমাকে এভাবে ফেলায় রেখে চলে গেলে আমি কিভাবে কি করবো বলো তো আমি কি তোমাকে বলছি আমার লাইফে আসো লাইফে আসো বলো নাই হ্যাঁ আমি তোমার লাইফে আসছিলাম কিন্তু বিয়ে করার জন্য তো আমি তোমাকে বলি নাই বিয়ে করতে আমি চাইছিলাম বলো না তুমি চাইছিলা মানে বুঝলাম না মানে বিয়ে করার জন্য কি আগে বলছিল আমি না তুমি হ্যাঁ ফার্স্ট আমি বলছি আমি চাই নাই হ্যাঁ। আমাদের রিলেশনটা এরকম হোক আমি চাইছি আমাদের রিলেশনটা তারপর যখন যখন আমি তোমাকে ইগনোর করতেছি তখন কি করছো বলো তুমি আমার ছবি পাঠায় দিলা করিন রে আমাকে আমার একটা পার্সোনাল ভিডিও পাঠায় আমাকে একরকম থ্রেট করলা তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো থ্রেট না তুমি এগুলো সব দিয়ে দিবা এটা করবো এটা করবো আমি সব যা সত্য কথা হ্যাঁ। আমি সেটা বলছি এটা কি আমার দোষ আগে বলছো তুমি আমাকে আমার মানে নেকেড ভিডিও তুমি আমাকে পাঠায় থ্রেট করো নাই যেটা মানে এখন পাবলিকলি যাবে এই হবে সে হবে এটা তো ট্রেলার এগুলো সেগুলো এগুলা কি ছিল এগুলা হ্যাঁ আমার তখনই আমার তখনই তখনই বোঝা উচিত ছিল যে তুমি আমাকে যেহেতু হ্যাঁ? তখনই এগুলো বলতেছো তার মানে তুমি কি করতে পারো এটা আমার বোঝা উচিত ছিল হ্যাঁ এরপরে কিন্তু আমি আসলে আমি যে কিসে পড়ছিলাম আমি নিজেই জানি না ঠিক আছে আজকে আমার চোখ খুলে গেছে পুরোপুরি তো এবং সেটা তুমিই খুলে দিছো চোখ তুমি মনে করছো তুমি আমার সাথে যা তা করতে থাকবে আর আমি তোমাকে মানে এগুলা এলাও করবো কি যা করছি আমার হাত উঠে গেছে আমার ভুল হাত উঠে গেছে উঠে গেছে মানে তুমি কি বলতে চাচ্ছ হাত উঠে উঠে গেছে এটা নরমাল না ব্যাপারটা নরমাল আমার ভুল হয়েছে তুমি যেভাবে শাস্তি দিবা তুমি আমাকে কি পরিমাণ আজকে ইনজি তুমি কি পরিমাণ আমাকে ইনজিওর্ড করছো তোমার কোনো আইডিয়া আছে জান আমার সংসারটা ভাঙ্গো না আমি তোমার কাছে বলতেছি আমি তোমার কাছে পা ধরে রিকোয়েস্ট করতেছি তুমি আসো আর তুমি যেভাবে বলবে তোমার তুমি আমাকে প্রয়োজনে জুতা দিয়ে মারো আমি তারপরে তোমাকে ভাই আমার এই ধরনের স্বভাব নাই ভাই মানুষ আমার আমার কোনো স্বভাব নাই আমার সুতরাং আমি ভাই কোনো ভেজাল করতে পারবো না ভেজাল চাই ঠিক আছে এরকম করো না প্লিজ আমি ভেজাল টেজাল করতে পারবো না ভাই ভেজালের মধ্যে নাই যেমনে আছি তুমি থাকো আমিও থাকি তোমার আম্মুর হ্যাঁ, বয়স হচ্ছে তাকে কোনো কিছুতে জানায়ও না সুন্দর মতো হ্যাঁ, এই সুযোগের কথা আমাকে বইলা লাভ নাই তোমাকে আমি আর কতবার বলবো হ্যাঁ আমাকে এত কথা বলাই লাগতো না যদি ব্যাপারটা নরমাল থাকতো এসব নিয়ে কোনো কথাই বলা লাগতো না ঠিক আছে এর আগে করছে না ঝামেলা এর আগে কি এর আগে কি ঝামেলা কম করছো একবার করছো কিন্তু আমি কোনো সময় কোনো কিছু বলছিলাম বলি নাই কিন্তু এইটা ইম্পসিবল ঠিক আছে যাক এটা না আচ্ছা, এত কথার দরকার নাই আজকে তো অলরেডি ফাইনালাইজ করেই আসছো তাই না তোমার যেমন বড় হয়েছে তো একটা কথা হয়েই আসলো না আমি তোমাকে বলছি যে ও যদি ওই মেয়েটার সাথে থাকে তাহলে আমি থাকবো না ঠিক আছে আমাকে ডিভোর্স দিতে বলো আমার তো সমস্যা ওকে নিয়ে না আমি ডিভোর্স দিব সমস্যা নেই আমি ডিভোর্স দিব ওটা না কোনো বিষয় না আর আমাকে আর এগুলোতে কোনো কথা বলো না তুমি আমাকে অনেক বড় শিক্ষা দিয়ে দিছো আমার লাইফে আর কোনো শিক্ষার দরকার নেই অনেক শিক্ষা হয়েছে ঠিক আছে আচ্ছা, করো না প্লিজ ইলিয়াস তোমার পায়ে ধরি প্লিজ এমন করো না পায়ে ধরা লাগবে না আর আমার দেখা পেলে না পায়ে ধরবা কোন সময় দেখাই পাবো না আবার যাওয়ার এরকম করো না ইলিয়াস এরকম করো না মাথা ঠান্ডা করো শোনা প্লিজ আমার কষ্ট হচ্ছে অনেক এমন করো না ঠিক আছে আমি ভাবছি তুমি পার্কের পাশে কথাগুলো বলছো সত্যি বলছো তুমি আমাকে ঠান্ডা করার জন্য বলছো আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়েছে ইলিয়াস ইলিয়াস ভাবু আমি রাখি হ্যাঁ না তুমি রাখো না প্লিজ তুমি রাখো না প্লিজ কোনো সমস্যা নাই তুমি না তুমি রাখবা না তোমার সাথে কথা বললে তোমার অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিও আমি একটু সময় নিয়ে তোমাকে আমি তোমার সাত লাখ সাত হাজার ইলিয়াস টাকা একটা দিয়ে দেবো আমার কথাটা শোনো ঠিক আছে আমার কথা শোনো প্লিজ রাখো না প্লিজ জান আমার ভুল হয়েছে সরি জান যেটা হওয়ার হয়েছে তুমি ওই কি বললে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিও আমি অ্যাজ সুন অ্যাজ তোমার টাকা পয়সা দিয়া জান শোনো শেষ করে দেবো এবং লিগ্যাল ওয়েতে শেষ করবো তোমাকে কোনো আমি চাই না যে তুমি কোনো কিছুতে ইয়া হও ঠিক আছে তোমাকে ঠকানোর ঠকাবো না আমার কথাটা শোনো শোনো আমার কথা শোনো আমি তোমাকে চাই জান আমাকে কিছু দিতে হবে না আমি তোমাকে চাই আমাকে মাফ করে দাও প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও এগুলো প্লিজ আল্লাহ আর ইয়ে করো না আমি রাখি ভাই ইলিয়াস ফোন রাখুন